আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে টিকটক হচ্ছে একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম আর এই ভিডিওগুলো আমাদের সবারই পছন্দ আর এই পছন্দনীয় ভিডিওগুলো আমরা সবাই ডাউনলোড করতে চাই ভিডিও ডাউনলোড হওয়ার পরে দেখি টিকটকের লোগো রয়ে গেছে যেটা আমাদের অনেকেরই পছন্দ না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লোগো ছাড়া আপনি টিকটক ভিডিও ডাউনলোড করতে পারবেন তো ফিরে আসছি ছোট্ট একটা ইন্টোর পর লোগো ছাড়া টিকটকের ভিডিও ডাউনলোড করার অনেকগুলো ওয়েবসাইট আমাদের কাছে আছে কিন্তু আপনি যে কোনো ওয়েবসাইট থেকে যদি টিকটকের ভিডিওগুলো ডাউনলোড করতে চান তাহলে সেটা আপনার জন্য শুভকর নাও হতে পারে কারণ অনেকগুলো ওয়েবসাইট আছে স্ক্যাম যেখানে আপনার মোবাইলের সকল ডাটা চুরি হয়ে যেতে পারে এই জন্য যে কোনো সাইডে গিয়ে টিকটক ভিডিও ডাউনলোড করা যাবে না তো আমি আপনাকে এখন কিভাবে আপনি সেফটিভাবে ভিডিও ডাউনলোড করবেন সেরকম একটি সাইডের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এবং দেখিয়ে দিব কিভাবে আপনি ভিডিওটি ডাউনলোড করতে পারেন তো এখন আমরা সিলেক্ট করব কোন ভিডিওটি আমরা ডাউনলোড করতে পারি ধরে নিচ্ছি এই ভিডিওটি আমরা ডাউনলোড করব আর ডাউনলোড করার জন্য আমাদেরকে চলে যেতে হবে এই বাটনটিতে এই বাটনটি ক্লিক করার পরে আমরা বরাবর ডান দিকে যাব ওখানে দেখবেন মোর অপশন আছে আর এই মোর অপশনটি ক্লিক করার পর হ্যাঁ, এই বাটনটিতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এই ওয়েবসাইটটিতে গিয়ে পেস্ট করে দেব ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে পেস্ট করার পর ডাউনলোড বাটনটি ক্লিক করব ডাউনলোড বাটনটি ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে আমরা এইচডি ভিডিও ডাউনলোড করব যার কারণে এই বাটনটি ক্লিক করব আর বাটনটি ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিও ডাউনলোড শুরু হয়ে যাবে আমরা এখন যদি গ্যালারিতে গিয়ে দেখি তাহলে ভিডিওটি দেখতে পাবো যে কোনো প্রকার ওয়াটারমার্ক ছাড়া চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে টিকটকের কোনো ওয়াটারমার্ক নেই অথবা লোগো নেই আর এটাই হচ্ছে বিশ্বস্ত একটি সাইট যার মাধ্যমে আপনি লোগোবিহীন টিকটক ভিডিও ডাউনলোড করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thank you.